পূজা প্রাঙ্গণে আগত সকল পুণ্যার্থীদের জানাই শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন দুর্গোৎসব বয়ে আনুক মঙ্গল বার্তা দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি জাগরণের প্রতীক মায়ের অসীম শক্তিতে বলিয়ান হয়ে আমরা যেন এই বজ্র কঠিন সময়কে জয় করতে পারি আমাদের একান্ত প্রার্থনা প্রত্যেকে সুস্থ থাকুন ও দুর্গাপূজা প্রতিটি পরিবারকে সনাতনী ঐতিহ্য ও জ্ঞানের আলোক পত্রিকায় আলোকিত করুক ওম তৎসৎ শারদীয় দুর্গাপূজায় বিদ্যার্থীর আহ্বান দুর্গাপূজায় সাত্ত্বিক পূজার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করে শিক্ষাবৃত্তি এবং অভাবগ্রস্তদের প্রতি সহায়তা অনুদান চালু করুন পাশাপাশি বেদ গীতা ও সহ ধর্মীয় গ্রন্থ বিতরণ করুন তামসিক পূজা নয় একমাত্র শাস্ত্রানুমোদিত সাত্ত্বিক পূজার মাধ্যমে বিশ্বমাতার আশীর্বাদ লাভ করুন দুর্গাপূজা মাতৃরূপী পরম ব্রহ্মেরই উপাসনা পূজায় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পূজার মাহাত্ম ও স্বরূপ সম্পর্কে মানুষকে সচেতন করুন পূজার ধ্যানমন্ত্রের বর্ণনা অনুসারে মায়ের প্রতিমা জগৎজননী রূপে তৈরি করুন এবং অবশ্যই আধুনিকতার নামে রুচিহীন ও দৃষ্টিকটু প্রতিমা তৈরি করা থেকে বিরত থাকুন দুর্গাপূজায় অশালীন গান ও মাত্রাতিরিক্ত শব্দ দূষণ এবং ডিজে ব্যবহার বন্ধ করুন ধর্মীয় সঙ্গীত ঐতিহ্যবাহী ধুনুচি নৃত্য ও ঢাকের ব্যবহার আরও প্রসারিত করুন পূজার তিথিগুলোতে সকল ধরনের মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকুন এবং শুদ্ধ হৃদয়ে মাতৃ আরাধনায় ব্রতী হন মায়ের প্রতিমা নিরঞ্জনের সময় এক আবেগঘন সাত্ত্বিক ভাব বজায় রাখুন এবং সর্বপ্রকার অশ্লীলতা থেকে দূরে থাকুন এসো ঋদ্ধির পথে প্রচারে সনাতন বিদ্যার্থী সংসদ